চলে আয় চুক্তি করে বেশে যাই প্রেম সাগরে চল পুরোই মুক্ত ঝিনুক দুজনে আহত করে চলে আয় চুক্তি করে বেশে যাই প্রেম সাগরে চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আহত করে তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন